আদমের মর্যাদাকে স্বীকৃতি দেয় নাই একমাত্র ইবলিস হজরত আদমকে স্বীকৃতি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আদমকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আর আদমকে সিজদা করে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন সমস্ত ফেরস্তা জগৎ কিন্তু আদমকে স্বীকার করেছে আদমকে বয়কট করেছে আদমের সম্মানকে প্রত্যাখ্যান করেছে একমাত্র ইবলিস কিনা বলুন এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মেয়েরাজের আলোচনাতে যাদের সমস্যা হয় যাদের বুঝতে কষ্ট হয় আল্লাহর কাছে এই যে যাওয়ার সিস্টেম আল্লাহর কাছ থেকে আসার সিস্টেম এটা কি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের যুগে কি প্রথম হয়েছে নাকি এর আগেও এই ধরনের ঘটনা পৃথিবীতে হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই মেয়েরাজুল নবী সাল্লাহ সাল্লামকে মানতে সমস্যা কোথায় আপনার বিজ্ঞান আপনার জ্ঞানকে কেন মাদা দেয় মেয়েরাজুল নবী সাল্লাহ সাল্লাম বুঝতে আমি তো কিতাব গবেষণা করে কোরআন হাদিস গবেষণা করে দেখেছি প্রিয় নবী সাল্লাম মেয়েরাজে যাওয়ার আগে এরকম আল্লাহর কাছে আসা যাওয়ার আরো বহু ঘটনা ঘটেছে সুবাহ বলবেন না এটা তো নতুন কিছু নয় আপনারা জানেন হজরত আদম আলাইহিসালামকে আল্লাহ পাক কোথায় সৃষ্টি করলেন যার নাতের ভিতরে কার সন্দেহ আছে আমাদের প্রথম মানব কে বলেন কে আদম আলাইহিসালাম নবীদের নাম শুনলে আমরা কে বলি আলাইহিসালাম এটা হচ্ছে নবীদের প্রতি সম্মান নবীদের জন্য দোয়া নবীদের প্রতি সালাম পেশ যেন বলুন আমাদের বিরুদ্ধে অনেকে অপবাদ দেয় আমরা নাকি অন্য নবীদেরকে সম্মান করি না নবীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ নবীদের মধ্যে যদি ইমান না আনে সে মোমেন হতে পারবে কখনো না হজরত আদম আলহিসাম তিনি আমাদের প্রথম মানব আমাদের প্রথম বাবা হজরত আদম আলহিসামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের করিমে অসংখ্য আয়াত আপনি সোরাইয়ে হিজিরে যান আল্লাহ কি বললেন মিন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি পচা করদম মাটি থেকে এবং বিশুষ্ক টনটনে মাটি দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আর সেই পতন মানব হচ্ছে কে আদম আলহিসাম যখন আমি মাটি দিয়ে মানুষের আকৃতি বানালাম সবকিছু ঠিকঠাক করলাম আদমকে যখন মাটি দিয়ে এই মানুষের যে আকৃতি ওই আকৃতি যখন বানালাম আল্লাহ পাক বলছেন আদমকে আমি আল্লাহ পাকের রুহ থেকে আমার রুহানি শক্তি থেকে আমি আদমকে ফুৎকার দিয়েছি আদম সাথে সাথে মানুষ রূপে ধারণ করে শোয়া থেকে সাথে সাথে বসে গেলেন এই শক্তি কার আমার আল্লাহ আদম মাটির মানুষ থেকে একজন কামেল ইনসান মানুষ বানাতে আমার আল্লাহর সক্ষমতা আছে কি নাই নাকি কারো সন্দেহ আছে আমার আল্লাহ পারেন কিনা তাহলে আদমের সৃষ্টির ব্যাপারে যাদের সন্দেহ আছে তারা তো আল্লাহর কুদরত নিয়েও কি আছে সন্দেহ আছে আল্লাহ কুদরাত সম্পর্কে তাদের জ্ঞান নেই যে আল্লাহ সূর্য বানাতে পারে যে আল্লাহ চন্দ্র বানাতে পারে যে আল্লাহ আকাশ বানাতে পারে যে আল্লাহ জমিন বানাতে পারে যে আল্লাহ আপনি আমার মতো মানুষকে চক্ষু দান করতে পারে সে আল্লাহ তো আদমকে বানানো এটা তো একেবারে কি ব্যাপার বলেন না সহজ ব্যাপার ষাট হাতের একজন মানুষ বানানো আল্লাহর জন্য কেন কি কঠিন আল্লাহ যে আকাশ বানিয়েছে আকাশটা কত বড় ছোট্ট একটা গড়ের মধ্যে কয়টা স্তম্ভ আল্লাহ তালা আকাশ বানিয়েছে কোন স্তম্ভ নেই সুবাহান আল্লাহ সূর্য চন্দ্র কোটি কোটি বছর ধরে তারা ঘুরছে এক সেকেন্ড বেশ কম নেই আল্লাহ কি মহান সে আল্লাহকে আমার নবীজিকে একই রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেহমান বানিয়ে নিতে পারেন কিনা আদমকে জান্নাতে বানালেন নাকি মানুষ বানর থেকে হয়েছে বলেন না মানুষ কি বানর থেকে এসেছে নাকি আদমের সূত্র ধরে মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহ পাক স্পষ্ট করে বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি সোম্মা মিন এরপরে তোমরা মানব জাতির সৃষ্টি হচ্ছে বীর্য থেকে প্রথম সৃষ্টি মাটি থেকে এরপরে সৃষ্টি কিসের থেকে বীর্য থেকে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন এগুলো অনেক লম্বা বয়ান আমি সেদিকে যাচ্ছি না কিন্তু মনে রাখবেন আদমের মর্যাদাকে স্বীকৃতি দেয় নাই একমাত্র ইবলিস হজরত আদমকে স্বীকৃতি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আদমকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আর আদমকে সিজদা করে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন সমস্ত ফেরাস্তা জগৎ কিন্তু আদমকে স্বীকার করেছে আদমকে বয়কট করেছে আদমের সম্মানকে প্রত্যাখ্যান করেছে একমাত্র ইবলিস কিনা বলুন তাহলে কথা পরিষ্কার যারা আদমকে স্বীকৃতি দিতে চায় না মানব জাতির প্রথম বাবা আদমকে স্বীকৃতি দিতে চায় না তারা হচ্ছে সরাসরি ইবলিসের অনুসারী ঠিক কিনা বলুন আমি তো কোরআন থেকে কথা বলছি যাই হোক আজকের আমার আলোচনা বিষয় মেয়েরাজুল নবী হজরত আদম আলাইহিসাল্লাম এবং তার স্ত্রী মা হাওয়াকে আলাইহিমাসালাম তাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন ঠিক কিনা বলুন কোনো সন্দেহ আছে তাহলে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসার এই যে একটা সিস্টেম এটা কি মেহরাজুল নবী থেকে শুরু হয়েছে নাকি বাবা আদমের প্রথম সৃষ্টি থেকেই শুরু হয়েছে কথা বোঝাতে পারিনি তাহলে বাবা আদমকে এবং মা আল্লাহ পাক বানিয়ে তাদেরকে কোথায় পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসার সেই সিস্টেম এটা কি নতুন নাকি পুরনো অনেক পুরনো মানব ইতিহাসের শুরু লগ্ন থেকে সেই ঘটনা ঘটেছে তাহলে আমার রাসুল যে মেয়েরাজুল নবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন সেটা বুঝতে আপনার সমস্যাটা কোথায় আসুন আমরা একটা কোরআনে যাই আল্লাহ পাক কোরআনে কি বললেন ওয়ারাফা আনাহু মাকানান আলিয়া